بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن ان سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول واولي الامر منكم وقال تعالى ان الذين يحبون ان تشيع الفاحشه في الذين امنوا لهم عذاب اليم في الدنيا والاخره وقال تعالى ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم من احد ابدا ولكن الله يزكي من يشاء وقال رسول الله صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد للہ رب عالمی یہ سچ ہے کہ باطل کی طرف دار نہیں ہم یہ سچ ہے کہ باطل کی طرف دار نہیں ہم گدار نہ سمجھو ہمیں گدار نہیں ہم گدار نہ سمجھو ہمیں گدار نہیں ہم اے دولت دنیا نہ رت سے ہمیں دیکھ اوروں کی طرح تیرے طلبگار نہیں ہم گو تیری نگاہوں میں ختم وار رہے ہیں گو تیری نگاہوں میں خطا وار رہے ہیں خود اپنی نظر میں تو خطا وار نہیں ہم خود اپنی نظر میں تو خطا وار نہیں ہم پھولوں کی طرح نرم مزاج اپنا ہے نظر ہم تیر نہیں نیزہ و تلوار نہیں ہم ہم تیر نہیں نیزہ و تلوار نہیں ہم হেদায়তুল ইসলাম কমিটির উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব মোয়াজ ওলামাই কেরাম মুরব্বিয়ান এজম যুবক ভাইরা ও বন্ধুরা বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মুসলমান ভাইরা আজকে দু সালের প্রথম দিন একটা নতুন বছর ক্যালেন্ডারে যুক্ত হওয়ার অর্থ হল কেয়ামত এক বছর অগ্রসর হয়ে যাওয়া একটা নতুন বছর ক্যালেন্ডারে যুক্ত হওয়ার অর্থ হল নিজের জীবনের একটা বছর শেষ হয়ে যাওয়া কিন্তু বিষয়টাকে এভাবে না দেখে আজকে আমাদের বাঙালি জাতি বিশেষ করে মুসলিম জাতি বাংলাদেশে থার্টি ফার্স্ট নাইটের নামে গত রাত্রে যে উদযাপন করল এটা কোনো মানুষের কাজ হতে পারে না থার্টি ফার্স্ট নাইট ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত এই বিশ্ব পরিসরে যাদের কাছে দিন আছে ইসলাম আছে তারা মানুষ যাদের কাছে দিন নাই ইসলাম নাই শরীয়ত নাই এরা অমানুষ জানোয়ার কথা বলেন এরা অমানুষ জানোয়ার মহান রাব্বুল আলমিন শুধু জানোয়ার বলেন নাই বালহম আবাল বলেছেন জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হাইওয়ানের চেয়েও নিকৃষ্ট বর্তমান বিশ্বে বর্তমান মুসলমান যেই হারে কাফের মুশ্রিকদেরকে নিজেদের বন্ধু রূপে গ্রহণ করে নিচ্ছে আর কতদিন বাকি আল্লাহ মাবুদ জানেন অচিরেই মুসলমানদের আরো ভয়ঙ্কর এক পরিণতি ভোগ করতে হবে মহান রাব্বুল আলমিন স্পষ্টতর বলে দিয়েছেন আমানু হে ইমানদার বান্দারা ইহুদি এবং নাসারাদেরকে তোমরা রূপে গ্রহণ করবে না বাদুহুম আউলিয়া ওবাদ তারা একে অন্যের বন্ধু আমরা এক হাজার বছর পর্যন্ত যদি তাদেরকে বন্ধু মনে করি খোদার কসম তারা আমাদেরকে এক বিন্দু সময়ের জন্য বন্ধু মনে করে না যেহেতু রসুল যেহেতু স্বয়ং আল্লাহ তালা বলেন তোমরা সবচেয়ে বড় মুসলমানদের শত্রু হিসেবে ইয়াহুদিদেরকে পাবে দ্বিতীয় নম্বরে মুশ্রিক তথা হিন্দুদেরকে পাবে তৃতীয় নম্বরে মুসলমানদের শত্রু হলো খ্রিস্টানরা মুসলমান আল্লাহর বান্দাগণ নবীজি বলেছেন একটা সময় আসবে যখন সারা বিশ্ব পরিসরে মুসলমানদেরকে কাফেররা মারার জন্যে ধ্বংস করার জন্য দস্তরখানে খানা জমা করে একে অন্যকে ডাকে যেভাবে মুসলমানদেরকে খতম করার জন্য কাফেররা সেভাবে ডেকে আনবে বর্তমান সময়টা কেমন যেন সেই সময়টাই দেখা যাচ্ছে একদিকে মুসলমান আরাকানে নিজের মাতৃভূমি থেকে বহিষ্কৃত হচ্ছে আরেকদিকে নিজের প্রথম কেবলা আমরা আমাদের প্রথম কেবলাটা হারিয়ে ফেলছি একদিকে কাশ্মীরে মুসলিম আক্রান্ত ফিলিস্তিনে মুসলমান আক্রান্ত চেচনিয়া বসনিয়া মুসলমান আক্রান্ত সারা বিশ্ব পরিসরে মুসলমান আক্রান্ত কিন্তু মুসলিম উম্মা চেয়ে আছে ওই মারি থাক আমার সমস্যা কোথায় এক গ্রুপ শেষ আরেক গ্রুপ দিব্যি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে ও মার খাক আমার সমস্যা কি আমাদের নবীজি বলেন কুল্লু মুসলিম একজন আক্রান্ত হবে সারা বিশ্বের মুসলমান আক্রান্ত হতে হবে আরাকানের মুসলমান আক্রান্ত হয়েছে সৌদি আরবের মুসলমানদের খুব হারাম হয়ে যেতে হবে বাংলাদেশের মুসলমানদের খুব হারাম হয়ে যেতে হবে পাকিস্তানের মুসলমান খুব হারাম হয়ে যেতে হবে ও সৌদি আরব সিনেমা হল বানাচ্ছ আজকে সারা বিশ্বের যারা তোমাদের আদর্শ বানাবে তাদেরকে তোমরা ভুলে গিয়েছ ও সৌদি আরব শুধুমাত্র জমজমের পানি বিক্রি করে আর বিষা বিক্রি করে উমরানার হজের বিষা বিক্রি করে রাজত্ব টিকানো যাবে মুসলমানিত্ব টিকানো যাবে না আজকে সৌদি আরবের মতো রাষ্ট্র যেদিকে বিশ্ব তাকিয়ে আছে মুসলিম তাকিয়ে আছে জমজমের ডিব্বা বিক্রি করে আর পাসপোর্ট বিশা করে ওদের দেশের হজ উমরার ভিসা বিক্রি করে চলছে আর ইহুদি খ্রিস্টানদের তোয়াজ করে সিনেমা হল বানায় ওখানের পবিত্র জমিনগুলোকে নাপাক করার চক্রান্ত চালাচ্ছে ও মুসলমান আল্লাহর বান্দাগণ যতই তাদের সামনে মাথা নত করো আল্লাহর কসম করে বলি যখন উঠতে শুরু করবে তখনই ধ্বংস হবে আমার ভয় হয় ও চিরে সৌদি আরবের বর্তমান সরকারের উপর এক ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে দুনিয়া মেনে নিলেও আল্লাহর আরস মানবে না নবীজির শানে বেয়াদবি মক্কামদিনার মদিনার বেয়া নবী দুনিয়া মেনে নিলেও আল্লাহর আরসে من بنا محمد بن سلمان سچے ہو সারা বিশ্বের মুসলমান কাঁদে চেয়ে আছে তোমাদের দিকে আল্লাহ নিজেই জিজ্ঞেস করেন ওমা লাকুম লা তুকাতিলুনা এই আয়াতের প্রশ্ন যদি খোদা জিজ্ঞেস করে রাজত্ব পেয়েছিলে সব সিংহাসন পেয়েছিলে আনন্দ উল্লাস করে খেয়েছিলে কেন তোমরা তাদের পক্ষে অগ্রসর হলে না নীরব নাকে তেল দিয়ে সবাই ঘুমাচ্ছে ও মার খেলে আমার সমস্যা কোথায় ও মুসলমান আল্লাহর বান্দাগণ এখনো সময় আসে আছে সচেতন হওয়ার সময় আছে দুনিয়াদারি বাদ দেন অহেতুক ফেতনা দেন আর কাফের মুশ্রিকদের বন্ধুরূপে গ্রহণ করা ত্যাগ করে তাদেরকে নাকের শ্লেষার মতো নিক্ষেপ করে মুসলমানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেন আমার আল্লাহ রবুল্লা আলমিন সুরে বারাতে স্পষ্ট বলেছেন আম হাসিবতুম তোমরা কি ধারণা করছো তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে আল্লাহ যতক্ষণ জানবেন না তোমাদের অবস্থা কে কে আল্লাহর পথে জিহাদ করেছো কে আল্লাহকে ছাড়া রসুলকে ছাড়া মুমিনদেরকে ছাড়া অন্যদেরকে বন্ধু বানিয়েছো এটা তদন্ত হওয়ার আগে তোমাদের ছাড় দেওয়া হবে না মুসলমান যাকে আল্লাহ ছাড়বেন না তার বাঁচার কোনো পথ নাই আল্লাহ যদি বলেন যে দাঁড়ায় যা আটকে গেছি আল্লাহ যদি বলেন চলে যা পার হয়ে গেছি এজন্য আল্লাহ তালা নিজেই আগে এলান করে দিচ্ছে উত্তর দিক যাইস না ভূতে ধরবো তুমি উত্তর দিক গেলে ভূতে যদি ধরে এটা কি আল্লাহর দোষ না নিজের দোষ আল্লাহ নিজেই বলেছেন ওয়ালাম আল্লাহকে আল্লাহ রাসূলকে মুমিনদেরকে ছাড়া অন্য কাউকে বন্ধু বানিও না যদি বানাও তো ধরা পড়ে যাবে কিন্তু আজকে আমরা মুসলমান শুধুমাত্র অল্প দু চারটে জায়গা ছাড়া সব জায়গায় আমরা কাফেরদের মতো হয়ে গেছি কাফেরদের মতো হয়ে গেছি এই যে গতকালকের থার্টি ফার্স্ট নাইট এটা সুদূর প্রসারী চক্রান্ত কেন মুসলমানদের থেকে আল্লাহর রহমতের রাস্তা অফ করার জন্য মুসলমান চলবে সবচেয়ে বড় শক্তি হলো মুসলমানের আল্লাহর রহমত মুসলমান জীবন চলার পথে সবচেয়ে বড় শক্তি কি আরো জোরে বলেন কি বদরের যুদ্ধে কতজন সাহাবি ছিলেন তিনশো তেরো জন সারা জীবন শুনে আসছি আমার মন আমার বুঝবতে তিনশো বারো জন কারণ ওসমান ইবনে আফান রাজি আল্লাহ তালু যুদ্ধে যান না এরপরে বদরি সাব্যস্ত হয়েছেন তাহলে উনি না যাইয়া যদি বদরি সাব্যস্ত হন উনাকে সহ যদি তেরো জন হয় ময়দানে ছিলেন কতজন ও মুসলমান তিনশো বারো জন লোক নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম সারা বিশ্বকে তাক লাগিয়ে সশস্ত্র এক হাজার বাহিনীকে ধরাশয়ী করলেন শিয়ালের মতো পালালো এরা সব ছত্রভঙ্গ হলো সত্তরটাকে শেষ করলেন সত্তরটাকে বাইন্দা মদিনায় নিয়ে গেলেন কিসের শক্তিতে জোরে বলেন না কিসের শক্তিতে সুতরাং মুসলমানের সবচেয়ে বড় শক্তি হবে আল্লাহর রহমত জন্যই কাফের মুশিকরা আল্লাহর রহমত মুসলমান কিভাবে না পায় সেই চিন্তা করছে যদিও আমরা আল্লাহর রহমত পাবো কিভাবে এই চিন্তা করি না আল্লাহর রহমত না পাওয়ার অনেকগুলো লাইন এর মধ্যে প্রধান লাইন হলো তিনটা আমার জানা মতে আমার বুঝ মতে আমার অভিজ্ঞতা মতে আল্লাহর রহমত থেকে মুসলমান বঞ্চিত হওয়ার রাস্তা তিনটা এক রসুলের সুন্নত ছেড়ে দিলে আল্লাহর রহমত বন্ধ নবীজির শূন্য ছেড়ে দিলে আল্লাহর রহমত বন্ধ এজন্য এই কাফেররা ওয়াশিংটনের এক বক্তব্যে ডব্লিউ বুশ মুসলমানদেরকে কাফের গোলাম বানানোর এক চক্রান্তের ছক এঁকেছে এবং সেটা বাস্তবায়ন করার জন্য সারা বিশ্বের কাফেরদেরকে আমন্ত্রণ জানিয়েছে যে মুসলমানদেরকে আমাদের গোলাম বানাতে হলে মুসলিম সমাজে তিনটা কাজ চালু করে দাও এক নম্বর মুসলমান পুরুষদের চাপার দাড়ি ফেলে দাও নজবিল্লা কয় মুসলমান পুরুষদের চাপার দাড়ি ও মুসলমান আল্লাহর বান্দাগণ রসুল করিম সরকার দো জাহাম সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম এমন এক উচ্চ আদর্শের মানুষ এমন উঁচু মাকামের মানুষ তার আদর্শকে গ্রহণ করার কারণে সারা বিশ্ব আলোকিত হয়েছে তার আদর্শ থেকে মানুষদেরকে দূরে সরানোর জন্য সবচেয়ে বেশি কাছের সবচেয়ে সার্বক্ষণিক যে সুন্নতটা আছে তারা ওই সুন্নতির উপর আক্রমণ দিয়েছে আমাদের জীবনের সব সুন্নত কখনো আসে কখনো চলে যায় কখনো থাকে কখনো থাকে না আমরা সকালের থেকে বিকাল পর্যন্ত এক হাজার সুন্নত যদি পালন করি এর মধ্যে দুই চারটা সুন্নত মাত্র এমন যেটা অল কিছু লম্বা সময় থাকে আর বাকি সবগুলো অল্প অল্প সময়ের জন্য ডান হাতে খানা খাওয়া সুন্নত যখন খাই তখন না সারাদিন আমার মেসোয়াক করা সুন্নত যখন মেসোয়াক করি তখন না ঘুমের সময়ও ও মুসলমান আমাদের সার্বক্ষণিক একটা সুন্নত আছে দাঁড়ির সুন্নত গোসলখানায় গেলেও থাকে বাথরুমে গেলেও থাকে ঘুমানোর সময়ও থাকে উঠতেও থাকে চলতেও থাকে এজন্য তারা আমাদের প্রধান সার্বক্ষণিক যে সুন্নত এই সুন্নতের উপর আক্রমণ দিয়েছে যে সুন্নত দ্বারাই আমরা আমাদের মুসলমান পরিচয় দিতে পারি এই দাঁড়ির উপর আক্রমণ প্রথম সুন্নত প্রথম আক্রমণ দ্বিতীয় নম্বর সারা বিশ্বের মুসলমান মেয়েদেরকে বেপর্দা করে দাও মুসলমান মেয়েদেরকে বেপর্দা করে দাও তাহলে আল্লাহর রহমত বন্ধ হয়ে যাবে যেখানে যেখানে মুসলমানদের পরিবেশে বেহায়াপনা উন্মুক্ত হয়ে যাবে নির্লজ্জতা প্রকাশ পেয়ে যাবে নারী পুরুষ একাকার হয়ে যাবে সেখানে আল্লাহ রাব্বুল আলমিনের নুসরত আল্লাহর সাহায্য বন্ধ হয়ে যাবে ও মুসলমান আল্লাহর বান্দাগণ আমাদের আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার জন্যে দ্বিতীয় নম্বর আক্রমণ দিয়েছে আমাদের ঘরে ঘরে সমাজে সমাজে মানুষদেরকে বেপর্দা করে দিচ্ছে এখন পর্দা পুষিতে এটা এক ধরনের এটা অনিহা হয়ে গেছে অরুচির হয়ে গেছে হ্যাঁ পর্দা থাকা কেমন জানি কষ্টকর আমি তো স্পষ্টতর বলবো বর্তমান সময়ে মুসলমানদের ঘরে অন্তত আটানব্বই পার্সেন্ট মুসলমান বেপর্দা আটানব্বই পার্সেন্ট মুসলমান মহিলারা বেপর্দা পুরুষরা বেপর্দা মুসলমান একজন প্রশ্ন করবেন হুজুর বাজারে গেলে কত মহিলাকে পর্দাওয়ালা দেখি কত মহিলা পর্দা পর্দানসীন দেখি কিন্তু আপনি বলেন আটানব্বই পার্সেন্ট মুসলমান বেপর্দা ও আল্লাহর বান্দাগন বাজারে গেলে বোরকাওয়ালা দেখেন পর্দাওয়ালা দেখেন না বোরকাওয়ালা আর পর্দাওয়ালা এক এক নয় মুসলমান বোরকার নাম পর্দা নয় এখন আধুনিক জামানায় যে বোরকা বানাইতেছে আমার মনে হয় এই বোরকা ঢেক ঢাকার জন্যে আরেক বোরকার দরকার এটার নাম পর্দা নয় এটা ফ্যাশন এটা ফ্যাশন আপনি দেখবেন কালো বোরকা এদিক দিয়ে পাথর এদিক দিয়ে চিকচিক এদিক দিয়ে ঝিকঝিক এদিক দিয়ে লালসা এদিক দিয়ে কালসা ওদিক দিয়ে হ্যাঁ সাদাসা বিভিন্ন ধরনের আইটেম কথা কন তাহলে বোরকার উপরে এত আইটেম কেন এটার একটা উদাহরণ আমি দেই রাস্তায় প্রাইভেট কার দেখেননি আপনারা এই প্রাইভেট কারগুলো হাজার হাজার দেখা যায় কেউ তাকায় কেউ তাকায় না কিন্তু শুক্রবার আসলে মাঝে মধ্যে ফুলওয়ালা প্রাইভেট কারো রাস্তায় দেখা যায় ফুল কেন লাগায় ফুল লাগায় এই জন্য যে আমি আলাদা আমি স্পেশাল আমার উপরে রংচং করা হয়েছে তোরা অন্য হাজার প্রাইভেট কারের দিকে তাকা আর না তাকা আমার দিকে একটু তাকায় দেখ প্রাইভেট কারে এই কথা কয় তো ঠিক যে বোরকাওয়ালারা লালিরা কালিমা লালসা সাদা সা কালা সা পাথর ঝুনঝুনি মুনঝুনি লাগায় এরাও রাস্তা হেঁটে হেঁটে কয় ও পুরুষেরা অন্যদিক তাকা না তাকা দেখ আমি কেমন সাজি আমার দিকে একটু তাকায় দেখ আমার মনে হয় যে বোরকার মধ্যে কারুকার্য ওই বোরকাহীনদের প্রতি এত চোখ যায় না এদের প্রতি এত চোখ বেশি যায় তাহলে এটারে কি পর্দা কন যায় না ফ্যাশন যা হোক মানলাম রাস্তায় আজকে বোরকাওয়ালা মহিলা আছে কিন্তু এদের ঘরে একটু খবর নেন যারা আজকে রাস্তায় যাওয়ার সময় বোরকা লাগায় হাতের মধ্যে মুজাও লাগায় পায়ের মধ্যে মুজা লাগায় উপর দিয়ে চশমা লাগায় একটু ভিতরে গভীরে গিয়ে দেখবেন এটি ওই স্বাস্থ্যবাই মামতবাই লাগে বয়ে বয়ে সক্কাও খেলায় তাহলে এনে বোরখা রইল বাহিরে পর্দা ওটা কই কথা বলেন ঠিক কিনা মুসলমান আজকে মুসলিম পরিবারের মধ্যে বেপরদেগি এত বৃদ্ধি পেয়েছে যা তুলনা করা যায় না আমাদের সমাজের মধ্যে এখন মাঝে মধ্যে আব্বা মারা যায় দাদা মারা যায় শ্বশুর শাশুড়ি মারা যায় এমন সময়ে কিছু ইয়ে করে খানার আয়োজন করে চল্লিশা খানা বিশ খানা দশা খানা চার দিন খানা এই আয়োজনের মাঝখানেও দেখবেন বেটা কবরে কি অবস্থায় আছে আল্লাহ মাবুদে জানে হেরা আয়োজনের ঘরটাকে রীতিমতো সিনেমা হল বানায় রাখছে হাজার হাজার নারী পুরুষ একাকার খাওয়া দাওয়ার আয়োজনে কি পরিমাণ নির্লজ্জতা কথা কন ঠিক কিনা ও মুসলমান সময় যত সামনের দিকে যাচ্ছে আমাদের বেহায়াই বৃদ্ধি পাচ্ছে লাজ সরম পৃথিবী থেকে মুছে যাচ্ছে খোদার কসম করে বলবো আমি যেদিন থেকে বাংলাদেশে থার্টি ফার্স্ট নাইট পালন শুরু হয়েছে সেদিন থেকেই বাংলাদেশের মুসলমান হায়া আর মায়া চিরতরে ভুলে গেছে দুই সালের আগে সর্বপ্রথম উনিশশো নিরানব্বই পরে দুই সালে থার্টি ফার্স্ট নাইট পালন হয় এই দুই সালের আগেও মহিলারা রিক্সায় উঠে রিক্সায় হুট লাগিয়ে এর উপর দিয়ে কাপড় বেছে দিত আর এখন রিক্সার মধ্যে চারজন পাঁচজন মহিলা উঠে কথা বলেন হায়া সব চলে গেছে মায়া সব চলে গেছে এখন লজ্জা ধীরে ধীরে আরো দূর চলে যাচ্ছে আমি তো বলবো যতই জামানা ডিজিটাল হচ্ছে ততই আমাদের যুবকেরা বেহায়া আর বেআদব হচ্ছে বেআদব আর কি হচ্ছে বলেন না বেআদব আপন পোলা তার বাপের কয় আব্বু তোমার কাছে সিগারেট থাকলে আমার একটা দেহ বাপের কাছে পোলায় সিগারেট খুঁজে দুজনে মিললে একাত্রে টানে হায়া কি বলে আদব কায়দা কোথায় গেছে কথা বলেন একটা সময় ছিল মুরব্বী দেখলে যারা সিগারেট খেত ওনারা রাস্তার কুলে বসে যেত মুরব্বী আসতেছে ভয়ে সরমে আর এখন পোলা পায় না ডান দিক দিয়ে টান দেয় বাম দিক দিয়ে সারে ঠিক না ঠিক ও মুসলমান আদব কায়দা চিরতরে মুছে যাচ্ছে আর যতই জামানার সামনে যাচ্ছে ততই বেহায়া হচ্ছে বেহায়া একটা সময় আমরা বিয়ে করাইলে ছেলে তার বউরে ডাক দিত না মা বাপ আত্মীয় স্বজনের সামনে সরম পেত আর এখন বলায় মা বাপ সবার সামনে বৌরে ডাক দেয় মিশু কি সিউন সুরে বউ ডাক দেয় একটা সময় বিয়ে করাইলে ছেলে আর মেয়ে পাশাপাশি স্বামী স্ত্রী পাশাপাশি হাঁটতো না চলতো না ফিরতো না আর এখন ডিজিটাল যুবকেরা পালসার হুন্ডা নিছেন সাহেব সামনে ম্যাডাম পিছনে এভাবে জড়ায় দূরে রাস্তায় চলতেছে যেটা বাসরে হইতো এটা রোডে রোডে হয় কি পরিমাণ বেহায়া হলে পরে এটা হয় কথা বলেন ঠিক কিনা ও মুসলমান সময় যত সামনে যাচ্ছে আমরা তত বেহায়া হচ্ছি আর হায়া লজ্জা শেষ তো খুদার রহমত বন্ধ এখন তোরা হিসাব নিকাশ মিলে দেখেন ওরা আমাদেরকে আমাদের আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার কৌশলগুলো কি করেছে স্কুলে মেয়েদেরকে ভাতা দেয় ছেলেদেরকে দেয় না আবার এই ভাতা আনার জন্য বাবাই গেলে দিবে না মা যেতে হবে কি বুঝে গেল ও মাইয়া তুই ভাতা ভাতার লেগে আনে ভর্তিও ও মাইয়ার মা তুই ভাতা নিয়ে যা মানে দুনুটা বেরিয়ে যা কথা কন তিন ওয়ার্ডে একজন মহিলা মেম্বার তিন ওয়ার্ডে তিনজন পুরুষ মেম্বার এরে ভাই শক্তি কি মহিলার বেশি না পুরুষের আর হ্যাঁ তিন ওয়ার্ডে মিলাইয়া একজন মহিলা মেম্বার দিছে তিনজন পুরুষ মেম্বার বেডের হাত আছে দুটা পা দুটা এখানে পুরুষ মেম্বার হলো তিনটা হের কাছে আছে হাত পা চারটা তিনজনের কান্দে তিনটা আর একটা দিয়ে তিনোটারে ঘুরাইবো আর কি করবো আমাদের নবীজি বলেন নবীজি বলেন ইদা কানা উমারাউকুম খিয়ারুকুম ওয়া আগনিয়াউকুম সামাহাউকুম ওয়া وأموركم شورى بينكم فبط- فظهر الأرض خير من بطنها وإذا كان أمراؤكم وإذا كان أمراؤكم شراركم وأغنياؤكم بخلاؤكم وأموركم إلى نسائكم فبطن الأرض خير من ظهرها নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমাদের কার্যক্রম এ তোমাদের সমাজের নেতারা ভালো মানুষেরা নেতা হয় আর ধনীরা দানশীল হয় আর কার্যক্রম পরামর্শক্রমে হয় তখন তোমাদের মরে যাওয়ার চেয়ে বেঁচে থাকা ভালো ওয়াইদাকানা উমারা হুকুম শিরার হুকুম আর যখন সমাজের নেতারা অথর বড় হয় নিকৃষ্টরা হয় বাটপাররা হয় চোররা হয় চামুন্ডারা হয় ও মুসলমান চাঁদাবাজরা হয় ধান্দাবাজরা হয় মদখোররা হয় আমাদের নবীজি বলেন জহারুল আর্দিমিন খাইরম তখন তোমাদের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো আর যখন তোমাদের সমাজের ধনীরা কৃপণ হয়ে যায় এরপরে নবীজি বলেন ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম তোমাদের কাজকর্ম যখন মহিলাদের কাছে চলে যায় আপনি দেখেন প্রধানমন্ত্রী স্পিকার মন্ত্রী মিনিস্টার থেকে একেবারে মেম্বার পর্যন্ত গড়ে আলুয়ান মুনা বেগুনান মুহেডা সহ মহিলা কাছে গেছে গা কথা কন ঠিক কিনা ও মুসলমান নবীজি বলেন যখন তোমাদের সমাজের মধ্যে হায়া চলে যাবে যখন সমাজ থেকে নির্লজ্জতা উঠেন একেবারে বেহায়াই ছড়ে যাবে সমাজের মধ্যে নির্লজ্জতা বেড়ে যাবে তখন আল্লাহর রহমত বন্ধ হয়ে যাবে এরা আজকে আমাদের সমাজের তিনজন মহিলা তিনজন পুরুষ মেম্বারের তাহাতে তিনজন পুরুষ মেম্বারের উপরে একজন মহিলা মেম্বার দিচ্ছে আমি জিজ্ঞেস করতে চাই একজন মহিলা মেম্বার নির্বাচিত হওয়ার জন্য মুসলমান পাঁচজন প্রার্থী হওয়া লাগে কিনা পাঁচজন প্রার্থী এই পাঁচজনের সুন্দর মতে কাপড় পইরা সুন্দর আলতাসনু লাগাইয়া রাস্তা রাস্তা হাইটা হাইটা দুলাভাই ভুট্টা দিয়েন চাষা ভুট্টা দিয়েন ভাইয়া ভুট্টা দিয়েন দোয়া করিয়েন হাইটা হাইটা যে মানুষের ঘরে ঘরে যায় বাড়িতে বাড়িতে যায় রাস্তায় রাস্তায় যায় বলেন তো কি পরিমাণ নারী আর পুরুষে একাকার হয় কি পরিমাণ বেহায়াই আর নির্লজ্জতা ছড়ায় আমাদের দেশে close up one close up one yes card V card এটা দিয়ে লক্ষ লক্ষ মেয়েদেরকে রাস্তায় নামিয়ে দিচ্ছে কথা কন ঠিক কিনা ও মুসলমান আল্লাহর বান্দাগণ এই মুসলিম উম্মাকে অধপতনের দিকে নেওয়ার জন্য মুসলমানদের নারীদেরকে বেপর্দা বানিয়ে বেপর্দায় নে ঠেলে দেওয়ার জন্যে এরা চোদ্দই ফেব্রুয়ারি আবিষ্কার করেছে এরা আবার পহেলা বৈশাখ আবিষ্কার করেছে এরা থার্টি ফার্স্ট নাইট আবিষ্কার করেছে মুসলমান আল্লাহর বান্দাগণ এটার একমাত্র কারণ হলো নারী পুরুষকে বেকাকার করে দিবে নির্লজ্জতা ছড়িয়ে দিবে বেহায়াই ছড়িয়ে দিবে মুসলমান যাতে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় মুসলমান যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এজন্য এই বর্তমান সময়ে দেখবেন পহেলা বৈশাখের হিসাব লয় পহেলা জানুয়ারির হিসাব লয় পহেলা মোহারমের হিসাব কেউ লয় না ঠিক না বেটিক পয়লা জানুয়ারির হিসাব লয় না পয়লা বৈশাখের হিসাব হয় না কেন ইংরেজি নববর্ষের হিসাব হচ্ছে কেন বাংলা নববর্ষের হিসাব হচ্ছে কেন আরবি নববর্ষের হিসাব হয় না কেন মুসলমানের প্রধান কারণ যা আমি বুঝি আল্লাহ আকবর আরবি নববর্ষের মধ্যে শরীয়তের সমস্ত নিয়ম কানুন আছে শরীয়তের সব বিধিবিধান আছে শরীয়তের একটা গন্ডি আছে শরীয়তের ঈদের মধ্যে গন্ডি আছে শরীয়তের নামাজে গন্ডি আছে শরীয়তের আনন্দে গন্ডি আছে শরীয়তের সব কাজের মধ্যে নিয়মতান্ত্রিকতা আছে কিন্তু পহেলা বৈশাখে জানুয়ারের মতো নির্লজ্জের মতো পেট জানুয়ারের মতো চলতে পারে পহেলা বা পহেলা জানুয়ারিতেও থার্টি ফার্স্ট নাইট নাম দিয়ে জানুয়ারের মতো চলতে পারে কুকুরের মতো শুকুরের মতো গাদার কুত্তার মতো চলতে পারে এজন্য এটার হিসাব করে পহেলা মহারামের হিসাব করে না পহেলা মহারামের মধ্যে বাস বিচার করা লাগে গন্ডি আছে ওখানে একটা হালাল হারামের মাসলা আছে বাংলা নববর্ষে কোনো হালাল হারামের মাসালা ঢাকা শহরে গিয়ে দেখবেন পান্তাবাদ যদি মহিলার হাত দিয়ে মাইখা দেয় ওটার দাম বেশি আর পান্তাবাদ যদি পুরুষের হাতে মাইখা দেয় ওটার দাম কম বুঝে গেল নির্লজ্জতাই তাদের প্রধান টার্গেট কথা বলেন ঠিক কিনা ও মুসলমান আমি বাংলাদেশ সরকার সহ এই দুনিয়ার সব মানুষকে কথা জানিয়ে দিতে চাই যে বাংলাদেশ থেকে আপনারা অপরাধ সংগঠিত হওয়ার আগেই অপরাধের রাস্তা বন্ধ করুন ইনশাআল্লাহ রাস্তাঘাটে কোনো নারীদের বস্ত্রহরণ হবে না আমি জিজ্ঞেস করতে চাই অপরাধ সংগঠিত হওয়ার আগে অপরাধী সাব্যস্ত করে অপরাধীর বিচার করা এটা বুদ্ধিমানের কাজ নাকি অপরাধ সংগঠিত হওয়ার আগেই রাস্তা বন্ধ করে দেওয়া সেটাই বুদ্ধিমানের কাজ অপরাধ সংগঠিত হওয়ার পরে অপরাধী নির্বাচন করেন অপরাধী সাব্যস্ত করেন এর বিচার করা বুদ্ধিমানের কাজ নাকি অপরাধ সাব্যস্ত হতে না দেওয়া অপরাধের রাস্তা বন্ধ করে দেওয়া সেটা বুদ্ধিমানের কাজ ও মুসলমান আল্লাহর বান্দাগণ এজন্য আমি প্রশাসনিক ভাইদেরকে বলবো দায়িত্বশীল সবাইকে অনুরোধ করব আল্লাহর ওয়াস্তে মহিলাদেরকে একটা সুনির্দিষ্ট নিয়ম কানুন দিন শিক্ষা দেন এই বাংলাদেশের মুসলমানদেরকে ইসলাম নিয়ে বাঁচার সুযোগ করে দেন নির্লজ্জের মতো রাস্তায় নামিয়ে দিবেন না পয়লা বৈশাখের নামে রাস্তায় নামিয়ে দিবেন না থার্টি ফার্স্ট নাইটের নামে রাস্তায় নামিয়ে দিবেন না এক হাজার বছর চেষ্টা করলেও ইফটিজিং বন্ধ হবে না শরীরতের বিধান কার্যক্রম করেন অবশ্যই সব সমস্ত অন্যায় বিচার বন্ধ হয়ে যাবে ঢাকা শহরে এক নারীর বস্ত্রহরণ হয় একজন মহিলার কাপড় ছিঁড়ে উলঙ্গ করে ফেলে আর কতিপয় সুশীল মহল তাকে নিজের গায়ের জামা খুলে গায়ে পরিয়ে দিয়ে কোলে করে তাকে অন্যত্র নিয়ে যায় সব মহলের অন্তরের মধ্যে সমস্যা যাদের অন্তরে সমস্যা তারা জঘন্যতম মজা অর্জন করে যদিও আল্লামা আহমদ শফি সাহেবকে তেতুলের সাথে তুলনা করে আহমদ শফি সাহেবের ইজ্জত হরণের চেষ্টা করেছে খোদার কসম করে বলি চার বিরুদ্ধে প্রপাগান্ডা করেছ তিনি আকাশ চুম্বি মর্যাদা নিয়ে বেঁচে আছে যারাই এর বিরুদ্ধে আচরণ করেছ তারাই ফিল্ডে উঠে জাতির জুতা পিতা খেয়েছ মানুষকে আল্লাহ তালা দুই জিনিস দিয়েছেন দুটো জিনিস একটার নাম হলো শরীর আর একটার নাম হলো মন শরীরের চেয়ে মনের রোগ বেশি ভারী মনের রোগ বেশি মারাত্মক শরীরে রোগে আক্রান্ত হলে মানুষ মারা যায় বেশির চেয়ে বেশি মনের রোগে আক্রান্ত হলে মানুষ জাহান নামে নিক্ষিপ্ত হয় ও মুসলমান শরীরের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ আছে শরীরের জিব্বা আছে যখন নাকি শরীরের চোখে তেতুল দেখে শরীরের জিব্বায় পানি আসে আমাদের আল্লাহ মাহমুদ শফি সাহেব হলেন মনের রোগের চিকিৎসক তিনি জাতিকে বুঝাইতে চাইছেন তোমাদের শরীরের রোগে শরীরের জিব্বা দ্বারা তেঁতুল দেখলে যেভাবে পানি আসে তিনি বুঝাইতে চাইছেন তোমরাও রাস্তার মহিলা দেখলে মনের অপমান করিয়ে জুতা দিয়ে সাহেস্তা করেছে সুতরাং বেয়াদবি করবা যদি এতই আগ্রহ হয় তাল গাছের সাথে করো রাজনীতি করার এতই আগ্রহ হলে তাল গাছের সাথে করো কোরআন কোরআনের অনুসারী আমাদের বুক আমাদের কলিজা আমাদের ইসলাম ইসলামের মুরব্বীদের সাথে করবে না আমরা পারবো না আল্লাহ তোমাদেরকে বেজ্জত করেই ছাড়বে কে কি অবস্থায় আছে তদন্ত করে দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ আহমদ শফি সাহেবকে আল্লাহ তালা যে মাকাম দিয়েছেন বাংলাদেশের ইতিহাসে এমন আরেকজন জন্ম দিতে পারে নাই ওরা আহমদ শফি সাহেবের সামান্যতম একটা উদাহরণকে নিয়ে তামাশা করতেছে আমার আল্লাহ বলেন ফায়াত মা আহমদ শফি সাহেব তো তেঁতুলের সাথে তুলনা করছে আর তুলনাটা কেন করছে সেটা তো বুঝলা না ও মুসলমান এই সমস্ত জাফর ইকবালরা আর শাহরিয়ার কবিররা মহিলাদেরকে তেঁতুলের চেয়ে অনিকৃষ্ট ভাবে ব্যবহার করতে চায় যারা এই বাংলাদেশে আইন করে তারাই সর্বপ্রথম আইনের পায়ে আঘাত করে আইন বিরুদ্ধে কাজ করে আইনের বিরুদ্ধে চলে মুসলমান যারা ইফতেজিকের আইন করে তারা ইডেন মহিলা কলেজের নারীদের মেয়েদের সর্বনাশ করে বাংলাদেশে আইন করছে উল্টা পথে চললে রাস্তার চাক্কা গাড়ির চাক্কা ফুটে দেব উল্টা রং পথে চললে গাড়ির চাকা কি হয়ে যাবে ফুটে যাবে এরকম এরকম এরকম কাঁটা লাগাইছে কাঁটা ওদিক থেকে আসলে কাশ করে আপনার চাকাটা ফুটাই দিবে এদিক থেকে গেলে কাঁটাটা নিচের দিকে চলে যাবে গাড়ি চলে যাবে মানে লাইন মতো চললে চাকার সমস্যা হবে না রং পথে আসলে চাকাটা ফুটে যাবে সর্বপ্রথম যার চাকা ফুটেছে তিনি হলেন তিনি যিনি করেছেন আইন পরে তাড়াতাড়ি করে ওটি সরা সরা গেল রে গেল ও মুসলমান যারা এই দেশে আইন করে এরাই সর্বপ্রথম আইনের পায়ে আঘাত করে সুতরাং আমি সব তত্ত্বাবধান সমস্ত দায়িত্বশীলদেরকে অনুরোধ করব আল্লাহর ওয়াস্তে বাংলাদেশ থেকে ইফটিজিং বন্ধ করতে হলে বাংলাদেশ থেকে জঙ্গি বন্ধ করতে হলে বাংলাদেশ থেকে সন্ত্রাসী বন্ধ করতে হলে বাংলাদেশ থেকে চাঁদাবাজি বন্ধ করতে হলে কোন রাস্তা নেই কোন পুলিশ পারবে না রেড পারবে না আর্মি পারবে না দুনিয়ার কোন শক্তি পারবে না অস্ত্র পারবে না সরকার মহল শুনে রাখুন একটা মাত্র রাস্তা বাংলাদেশ থেকে সন্ত্রাসী বন্ধ করতে হলে একটা মাত্র রাস্তা মানুষের অন্তরে আল্লাহর ভয় ঢুকিয়ে দেন অটোমেটিক সব বন্ধ হয়ে যাবে কোন অস্ত্র দিয়ে সন্ত্রাসী বন্ধ করা সম্ভব নয় কোন অস্ত্র দিয়ে বাহিনী দিয়ে জঙ্গি দমন সম্ভব নয় জঙ্গি দমন করতে হলে সন্ত্রাসী দমন করতে হলে মানুষের অন্তরে আল্লাহর ভয় ঢুকিয়ে দেন কথা বলেন ঠিক কিনা আপনারা মানুষকে উল্টা পথে পরিচালনার পথও করে দিবেন আবার ইফতিজিং এর আইনও করবেন তো মুসলমান মসজিদের দরজা খোলা রেখে মোয়াজ সাহেব কয় তাওয়াক্কাল তুয়াল আল্লাহ আল্লাহর উপর ভরসা মোয়াজানে একবার তাওয়াক্কাল তুয়াল আল্লাহ কয়ে ঘুমাইছে যে বেটা চুরি করবো হেকে একবার কইছে না অন্তত কয়েক হাজার বার কইছে কোথা কয় না তাইলে বুঝা গেল চোরা বেটাও তাওয়াক্কাল তুয়াল আল্লাহ কইতো পারে হে ভিতরে ঢুকছে ঢুকে সব খুললে তাওয়াক্কাল তোয়াল আল্লাহ দিয়ে দিছে দৌড় ও দুনিয়ার মানুষ শুনো তোমরা নারীদেরকে রাস্তায় নামিয়ে দিয়ে এই টিজিং এর তাওয়াক্কাল দলাইলে একবারে লাভ হইতো না দরজা লাগাও তালা লাগাও টান দিয়ে দেখো লেগেছে এরপরে বলো তাওয়াক্কাল তো আর আল্লাহ নারীদেরকে ঘরে রাখো পর্দায় রাখো এরপরে ইপটিজিং লাগবে না অটোমেটিক বন্ধ হয়ে যাবে সব খুলে রেখে তাওয়াক্কাল তো আল্লাহ কইলে তোমার চাও নিকৃষ্ট জানোয়াররা অথর্বরা তোমার মেয়েকে তোমার সামনে হেসরে রেস্টে স্তনস্ত করবে হেরাও কিন্তু তোমার চেয়ে বেশি তাওয়াক্কাল তো আল্লাহ জানে সুতরাং এই সমস্ত তাওয়াক্কাল তো আল্লাহর লাভ নাই দরজা খুলে রাখা কথা বলেন ঠিক কিনা আপনারা আজকে থার্টি ফার্স্ট নাইটের নাম দিয়ে যে সমস্ত বেলেল্লাপনা যে সমস্ত বেহায়াপনা যে সমস্ত নির্লজ্জতা সমাজে চালু করতে চাচ্ছেন বন্ধ করুন এগুলো বন্ধ করুন নচেত খোদার কসম কেয়ামত চিরে আসছে আমার আমার আল্লাহর কসম যে সমস্ত নাপরমানরা আছে এদের উপরে কেয়ামত হবে ও মুসলমান আল্লাহর বান্দাগণ দোহাই লাগে খোদার দোহাই লাগে আমার উপরে যেন কেয়ামত না হয় আমি যেন কেয়ামতের আলামত না হই সেজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে মুসলমান আল্লাহর বান্দাগণ এই thirty first night Pohela Boishakh চোদ্দই ফেব্রুয়ারি বা এই জাতীয় কাজ যা কাজ আছে এগুলো সব মুসলমানদেরকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার এক সুদূর প্রসারী পরিকল্পনা আমার আল্লাহ তালা বলেন ওয়ালাউলা ফদুল্লাহ আলাইকুম ওয়া মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা আল্লাহর দয়া আল্লাহর মায়া আল্লাহর মেহরবানি যদি তোমাদের সাথে না থাকতো তাহলে তাহলে তোমাদের একজনে পরিচ্ছন্ন পবিত্র জীবন খুঁজে পেত না আল্লাহ যাকে পবিত্র জীবন দান করেন তিনি একমাত্র পবিত্র জীবন পায় সুতরাং সুতরাং তোমরা পবিত্র জীবন ধারণ করার চেষ্টা করো আজকে আমাদের সমাজের মধ্যে কেমন অবস্থা হচ্ছে আমাদের মোবাইল আমাদের টেলিফোন আমাদের মেমোরি কার্ড আমাদের ইন্টারনেট আমাদের এই ইউটিউব চ্যানেল অহরহ আমাদেরকে ঘরে ঘরে সিনেমা হল বানিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা এখন এত পরিস্থিতি এমন জায়গায় গিয়ে ঠেকেছে যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না এখনকার যুবকেরা প্রেম ভালোবাসা না করলে যেন যুবকই না এরা পার্কে যাবে হোটেলে যাবে দেখা করবে মাখামাখি করবে হানা একা একই হবে একাত্রিত করবে এগুলো ছাড়া যেন যুবকই না এ মুসলমান আল্লাহ তালা কিন্তু বহু আগে আয়াত নাজিল করে রাখছেন আল খাবিসা তুলিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত والطيبات للطيبين والطيبون للطيبات আমার আল্লাহ রাব্বুল আলামিন দেড় হাজার বছর আগে আয়াত নাজিল করেছেন আমাদের জন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন শোনো শোনো পচা নারীরা পচা পুরুষদের জন্য খারাপ মহিলারা খারাপ পুরুষদের জন্য খারাপ পুরুষেরা খারাপ নারীদের জন্যে আর ভালো পুরুষরা ভালো নারীদের জন্যে ভালো নারীরা ভালো পুরুষের জন্যে কথা বলেন এটা আয়াতে আছে না নাই ও যুবক ভাইরা শুনো শুনো মুসলমান যুবকদেরকে আল্লাহর দিকে তাকিয়ে নিজের অন্তরে ভীষণ দরদ নিয়ে তোমাদেরকে বলতে চাই কোন অবস্থাতেই এই সমস্ত প্রেম প্রীতির নাম দিয়া কোন নারীর সতীত্ব নষ্ট করিল না নিজের চরিত্র ধ্বংস কইর না বুখারি শরীফের মধ্যে যে হাদিসটা আছেন বনি ইসরায়েলের তিনজন লোক রাস্তা দিয়ে চলতেছিল হঠাৎ করে তুফান তুফানের তীব্রতা থেকে বাঁচার জন্য তারা গুহায় আরোহণ করেছেন ও মুসলমান উপর থেকে একটা পাথর এসে গুহার মুখের মধ্যে পড়ে গেল তিনজন লোক গুহার ভিতরে আটকা পড়ে গেলেন ঢাকিয়ে পাথর সরানো সম্ভব নয় আধুনিক যুগ নাই যে টেলিফোন করে কাউকে ডেকে আনবে চিৎকার করে গলা ফাটালেও পাশের লোকেরা শুনবে না বাঁচার কোনো রাস্তা নাই থুকে থুকে মৃত্যু ছাড়া তাদের আর কোনো উপায় নাই এবার তিনজনে পরামর্শ করলো কি করা যায় আমরা আমাদের আল্লাহর কাছে কিছু জিনিস নিয়ে চাইব আমরা আমাদের আল্লাহর কাছে আমাদের নিজের জীবনের কোন একটা ভালো কর্মকে উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করব আম্মাই ইউজিবুল মুস্তাররা ইদা দাআহু ওয়া ইয়াকশিফুস সু ওয়া ইয়াজআলুকুম খুলাফা আল আরদ তিনজনে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ প্রথম জন বলছেন আমি আমার আম্মার খেদমত করতাম আম্মাকে না খাওয়াইয়া সন্তানদেরকে খাওয়াতাম না একদিন আমি গিয়ে দেখি মা ঘুমিয়ে পড়েছেন সকাল পর্যন্ত মার উদরে দাঁড়িয়ে রইলাম সকালে মা ঘুম থেকে উঠেছেন তাকে আমি খাওয়ালাম এরপরে সন্তানদেরকে খাওয়ালাম মা বুধ তোমার কাছে যদি ভালো লাগে আমার এই আমাদের ক্যাশকে উদ্ধার করো নবীজি বলেন দোয়াখানি আকাশে গেল আর সের সাথে ধাক্কা লেগে সাথে সাথে দোয়া চলে আসলো ধাক্কা মেরে পাথরটাকে একটুখানি সরিয়ে ফেললো দ্বিতীয় নম্বর জন যা বলেন ও মুসলমান আমার আজকের কথা বলার মহল্লে স্বাদ হলো দ্বিতীয় নম্বরটা আমাদের নবীজি বলেন সেই দ্বিতীয় নম্বর যুবক বলতেছেন আল্লাহ আমি আমার এক চাচাতো বোনকে মহাব্বত করতাম চাচাতো বোনের প্রতি আমার আকর্ষণ ছিল আমার চাচাতো বোনের প্রতি আমার একটা দাবি ছিল সব সময় তাকে আমি নিজের করে পেতে চাইতাম আমি একান্ত হতে চাইতাম আমার মনের তামান্না পূরণ করার তাদের তাকে প্রস্তাব করতাম সে নাকচ করত কখনোই আমাকে সাইড দিত না একবার তারা বিপদে পড়ে গেল আমার কাছ থেকে সে কিছু টাকা নিতে আসলো আমি বললাম মনের চাহিদা মিটালে আমি তোমাকে টাকা দিয়ে দেব আমার চাচাতো বোন বিপদগ্রস্ত হয়ে আমার কাছে নিজের সতীত্ব বিকিয়ে দিয়ে টাকা নিতে রাজি হলো আমরা দুজনে একত্র হয়ে গেলাম ও রব্বুল আলমিন দুইজন একা একই হয়ে গেলাম দরজাও বন্ধ জানালাও বন্ধ একা একই তার উপরে আমি নিব্রত হতে লাগলাম এমন সময় চাচাতো বোন বলল ভাইয়া আল্লাহ আমাকে যে সিল দিয়েছে আমার সিলটা তুমি ধ্বংস করে দিও না এই ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো মাবুদ বোন আমারে বলছে আল্লাহকে ভয় করো আমি সেখান থেকে উঠে চলে আসছি আল্লাহ যদি তোমার কাজটা পছন্দ হয় আমাদেরকে উদ্ধার করো নবীজি বলেন পাথরটা সাথে সাথে সরে গেল ও যুবক ভাইরা আজকে প্রেম প্রীতির নাম দিয়া যাই সকল নষ্টামি তোমরা করছো কসম আকাশ সত্য কিনা এই ব্যাপারে সন্দেহ থাকলেও কোরআনের আয়াত সত্য কোনো সন্দেহ নাই আল্লাহ বলেন তুমি যদি নষ্টামি করো নষ্টটাই তোমার কপালে জুটবে নিজের জীবনের ইজ্জত বাঁচানোর জন্যে পরিচ্ছন্ন জীবন পাওয়ার জন্যে পবিত্র নারীকে নিজের জীবন সঙ্গী বানানোর জন্যে অন্তত বিবাহের আগে এই সমস্ত প্রেম প্রীতি আর থার্টি ফার্স্ট নাইট বা পহেলা বৈশাখ চোদ্দই ফেব্রুয়ারির ফুল আদান প্রদান করে কোন নারীর সতীত্ব নষ্ট করবে না তাহলে কপাল নিজেরটাই পড়বে এক যুবক ঘোষণা দিয়েছে নিয়ত করেছে আমি পবিত্র নারী ছাড়া বিয়ে করব না সে সিদ্ধান্ত নিয়েছে একটা পবিত্র মেয়ে বিয়ে করবে এখন সিদ্ধান্ত অনুপাতে একটা মেয়ের সাথে খাতিল করছে বিয়ে করার জন্য এরপরে যে বলতেছে দেখো তোমাকে তো আমি বিয়ে করব নিশ্চিত বিয়ে করবো সুখ শুয়ে গেছি বিয়ে করবো বুক শুয়ে গেছি বিয়ে করবো তোমার আমি বিয়ে করবো এরপরে সব আশ্বাস দিয়া মহিলারা অল্পতে বেশি পইটা যায় তো কয় আমার একটু টাইম দাও একটু ডেট দাও তো বেটি চিন্তা করলো যে বিয়ে জন হইব এই হের লগে তো অসুবিধা কি আগে ডেট দিয়ে দিছি এরপরে হ্যাঁ ফিরে এসে কয় না এই মহিলা তো ভালো না ভালো হইলে তো সে কখনোই আমাকে অগ্রিম ডেট দিত না সুতরাং এই মহিলা বিয়ে করা যাবে না তাই হ্যাঁ, আরেকজনের লোক খাতিল করছে ও ঠিক বিয়ের আশ্বাস দিয়া নিশ্চিত বিয়ে করবে ওয়াদা দিয়া ডেট চাইছে সেও ডেট দিস তৃতীয় জন চতুর্থ জন পঞ্চম জন ষষ্ঠ জন ছয় জনকে এইভাবে ডেট নিছে অগ্রিম ডেট নিয়ে সবাই নষ্ট করা হ্যাঁ না এটি তো কেউ ভালো না আমি ভালো ছাড়া মেয়ে বিয়ে করবো না সপ্তম নাম্বারে একটা মেয়ের লগে পরিচয় হয়েছে সে সিদ্ধান্ত হয়েছে বিয়ে করবে সব সাব্যস্ত হওয়ার পরে এবং ওই মহিলাটারে যায় বলতেছে দেখো তোমার তো আমি বিয়েই করব। বিয়ে হয়ে গেলেও তুমি আমার আগেও তুমি আমার সমস্যা কোথায় আমার একটু অগ্রিম সময় দাও না বেরিয়ে এমন খেপা খেপছে কি কস বিয়ের আগে কোনো কোনো কথাই হতে পারে না বিয়ের আগে যা হবে সব বিয়ের পরে যা করব সব বিয়ের পরে যা হবে সব বিয়ের পরে বেডায় মনে মনে আশ্বস্ত যাক এতদিন পরে একটা ভালো মানের পবিত্র মেয়ে পাওয়া গেছে সব কিছুর পরে দুমদাম তাদের বিয়ে হয়ে গেল বিয়ে সাদী হওয়ার পরে বাসর ঘরে গল্প শুরু হলো কথাবার্তার এক পর্যায়ে যখন একেবারে ফ্রি হয়ে গেল স্বামী জিজ্ঞেস করতেছে তোমাকে আমি বিয়ের আগে একটু সময় চাইলাম তুমি দিলে না কেন কয়না কন জীবনে দিদি কেন এটা বলা যাবে না কনা বলো না জানি বলো না তোমার কাছ থেকে আমি একটু শুনতে চাই কেন তুমি আমাকে ডেট দিলে না সে মনে চাচ্ছিল এই কথা যে তার পবিত্রতার কথাটা আরো একটু ঘাড়ো হোক আরো একটু মজবুত হোক এজন্য সে স্ত্রীর কাছ থেকে জিনিসটা শুনতে চাইছে কেন দিলে না আমাকে সময়টা আমি সময় দেই না এক মহৎ কারণ আছে বলো না কারণটা তুমি আমাকে বিয়ে করার আগে ছয় জনের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল সবাই আমাকে নিশ্চিত বিয়ে করবে বলে অগ্রিম ডেট চাইছে আমি সবাই ডেট দিছি একটাও বিয়ে করে নাই সিদ্ধান্ত নিছি আর কাউরে সময় দিতাম না সুরাই নূরে আল্লাহ তালা এই ঘটনাকে এভাবে বয়ান করেছেন আল খাবি তুলিল খাবি ছয় জনরে যে নষ্ট করছে ছয়টায় নষ্টটাই তার কপালে জুটবে কথা কান্ডিক কিনা আল খাবিসা তুলিল খাবিসিনা ও মুসলমান সাবধান এই সমস্ত থার্টি ফার্স্ট থার্টি ফার্স্টের নাইট নাম দিয়া এই সমস্ত পহিলা বৈশাখের নাম দিয়া চোদ্দই ফেব্রুয়ারির নাম দিয়া অগ্রিম প্রেম প্রীতি আর ভালোবাসার নাম দিয়া নির্লজ্জতা ওপেন করো না নির্লজ্জ হয়ে যাবে বেপর্দা হয়ে যাবে বেহায়াপনা উন্মুক্ত হয়ে যাবে খোদার রহমত বন্ধ হয়ে যাবে আমাদের প্রধান শক্তি হলো কার রহমত সুতরাং বর্তমান আজকে যে ঘটনাগুলো গত রাত্রে ঘটলো এটা একটা মহাকেয়ামতের আলামত মহাকেয়ামতের আল্লাহ তালা ওই সমস্ত খবিজদেরকে হেদায়ত দান করুক যারা এটার রাস্তা খুলে রাখছে তাদেরকে বুঝ দান করুন যারা বুঝবো না বুঝার ক্ষমতা নাই বুঝার যোগ্যতা নাই খিজির আলী ইসলাম যেমন শেষ করে দিছে একটারে ওই যে আগেই আল্লাহ তালা এটিরে আগের ধ্বংস করুক কথা কর না তিন নম্বর ওরা মুসলমানদেরকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার কৌশল তৃতীয় নম্বর গ্রহণ করেছে মুসলমানদের খাবারকে হারাম করে দাও মুসলমানদের খাবারকে এই জন্যই ডক্টর ইউনুসের মাধ্যমে আমাদের ঘরে ঘরে এখন সুদ ঢুকায় দিছে কথা কন ঠিক কিনা আমাদের নবীজি বলেন ওই ব্যক্তির ইবাদত কবুল হয় না যেই ব্যক্তি এক লোকমা হারাম গিলে ফেলেছে তাহলে মুসলমানদেরকে হারাম খাওয়ানোর জন্যে অহরহ মেহনত চলতেছে কিনা কথা বলেন না চলতেছে কিনা সুতরাং মুসলমান আজকে সুদি কারবার যারা করছে তারাই সমাজের নেতা হচ্ছে ঘুষ যারা খায় তারাই সমাজের নেতা হয় চুগুলখুরি বাকপারি দুই নম্বর টাকা অর্জন করে যারা বিল্ডিং বানায় তারাই সমাজের নেতা আর হত্যা করতে হয় আরেকজনের জায়গা দখল করে বিল্ডিং বানাচ্ছে যারা এরাই সমাজের নেতা হচ্ছে হারাম খুরেরাই আজকে সমাজপতি আর ইজ্জতওয়ালারা ঘরের কোণে বসে ইজ্জত বাঁচানোর চিন্তা করছে ও মুসলমান আল্লাহর বান্দাগণ এই সব কিছুর পরেও যারা আজকে সমাজকে নষ্ট করছে তারাই যারা সমাজ ভালো রাখছে তাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে কথা বলেন ঠিক কিনা আজকে মুসলমানদের সমাজকে সুন্দর করার মেহনত একমাত্র কৌমি মাদ্রাসা করে যাচ্ছে আজকে মুসলমানদের চরিত্র সুন্দর রাখার মেহনত একমাত্র কৌমি মাদ্রাসা করে যাচ্ছে আজকে মুসলমানদের মুসলমানদের বিপদ আপদে মুসলমানদের পাশে দাঁড়ানোর মেহনত একমাত্র কৌমি মাদ্রাসা করে যাচ্ছে যার কারণে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের মুসলমানরা যখন বাংলাদেশে আসলো সারা বিশ্বের ইতিহাসে তাক লাগানো ইতিহাস রচনা করেছে বাংলাদেশের ওলামাইকরাম কৌমি ওলামাই কাম ছুটে গিয়ে তাদেরকে আশ্বাস দিয়েছেন আশ্রয় দিয়েছেন মসজিদ করেছেন মাদ্রাসা করেছেন টিউবওয়েল করেছেন আলহামদুলিল্লাহ এর বদৌলতে তারা মোটামুটি একটা মহা বিপদ থেকে উদ্ধার হয়েছে স্বাভাবিক জীবন যাপনের একটা পথ তারা খুঁজে পেয়েছে কথা বলেন ঠিক কিনা এর চেয়ে বেশি আর কেউ করে নাই আপনি খবর নেন সারা বাংলাদেশে এক একজন ইমাম লক্ষ লক্ষ টাকা এদের পিছনে খরচ করেছেন এক একজন ওলামাই কেরাম কোটি কোটি টাকা ওনাদের পিছনে খরচ করেছেন আর ওই সাইনবোর্ডদারি ব্রাগ বা বামপন্থীরা মাত্র আট টাকা দশ টাকা খরচ করে সাইনবোর্ড লাগাইছে পত্রিশ হাতের কথা কয় না ও মুসলমান আজকে আমাদের সমাজের কিছু মানুষ কৌমি মাদ্রাসার ওলামাই কেরাম দেখতে পারে না কৌমি মাদ্রাসার আলেম ওলামার বিরুদ্ধে অবস্থান নিতে চায় আছে না নাই কেন তারা কৌমি মাদ্রাসার বিরুদ্ধে আচরণ করে কেন আমরা ছোটকালে দেখতাম পার্শ্ববর্তী জঙ্গল থেকে শিয়াল আসতো শিয়াল আসেনি আপনাদের দেশে শিয়ালেরা রাত্রে আইসে কুকুরের ছোট বাচ্চাটারে লায় কামড়ায় লয়ে যায় কিল্লিগা এই কুকুরের বাচ্চাটা বড় হবে এই ঘরের নেতা হবে এই বাড়ির বাহাদুর হবে আমরা চুরি করার জন্য জঙ্গল থেকে আসলে ওর আওয়াজের তীব্রতায় এলাকার লোকজন উঠে যাবে তার ঘেউ ঘেওয়ানির কারণে আমি বাঁচতে পারবো না চুরি করতে পারবো না এজন্য এই শিয়ালে আগের থেকেই কুকুরের বাচ্চাটাকে মেরে ফেলে এই বামপন্থী কুলাঙ্গাররা সুৎখুর বাটপাররা বাজরা হারাম খোরেরা আমাদের কৌমি ওলামাই কে সহ্য করতে পারে না কারণ এরা বড় হলে ওদের সুদের বিরুদ্ধে কথা বলবে এরা বড় হলে ওদের টেন্ডার বাজির বিরুদ্ধে কথা বলবে এরা বড় হলে ওদের দুই নম্বরই সব তুলে ধরবে এরা বড় হলে ওদের সমস্ত সমস্ত ফন্ডামিগুলো ওপেন করে দিবে এই জন্যই কৌমি মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে ও মুসলমান আল্লাহর বান্দাগণ আমি স্পষ্টতর বলে দিচ্ছি বাংলাদেশে ইজ্জত আর আবরু যদি কেউ বাঁচায় রাখে কৌমি মাদ্রাসার ওলামাই কেরাম বাঁচিয়ে রাখেন বাংলাদেশে যদি কোনো শান শৌকত কারো বেঁচে থাকে কৌমি মাদ্রাসার ওলামাই কেরামের বেঁচে আছে যদি বাংলাদেশে কোনো মানুষকে মানুষ বানানোর মেহনত মেহনত কেউ করে কৌমি মাদ্রাসার ওলামাই কেরাম এই মেহনত করে বাংলাদেশের মানুষদেরকে সচ্চরিত্রবান বানানোর মেহনত কৌমি ওলামাই কেরাম করে থাকে বাংলাদেশের মুসলমানদের ইমান ইজ্জত বাঁচানোর মেহনত কৌমি ওলামাই কেরাম করে থাকে বাংলাদেশের মানুষদের শান শৌকত ইজ্জত আব্রু বাঁচানোর মেহনত ইমান আকিদা বাঁচানোর মেহনত একমাত্র কৌমি ওলামাই কেরাম করে আর কেউ করে না নিঃস্বার্থ মেহনত ওলামাই কেরাম করে বাকি সব স্বার্থপর বাকি সব কি সুতরাং আজকে যে সকল মানুষেরা আমাদের কৌমি মাদ্রাসা বন্ধ করে দেওয়ার পায়তারা করছেন আপনাদেরকে স্পষ্টদের বলে দেই কৌমি মাদ্রাসার প্রথম প্রথম এবং প্রধান কৌমি মাদ্রাসার কি বলে বাণী বাণী এটার এটার সূচনা লগ্নে যিনি এটাকে বানিয়েছেন নির্মাণ করেছেন কৌমি মাদ্রাসার নির্মাতা স্বয়ং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলে কিভাবে দারুল দেওবন্দে রফি উদ্দিন রহমতুল্লাহ আলী খাবে দেখছেন রসুল সাল্লাহ ইসলাম লাঠি দিয়ে ইশারা করছেন আর সেই লাঠির উপরে দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে তাহলে এটার ছক একে দিয়েছেন কে কথা বলেন না ছক একে দিয়েছেন কে নবীজি হজরত রফিউদ্দিন রহমতুল্লাহ স্বপ্নে দেখেছেন দারুল দেওবন্দের হাতে মলসুরের মধ্যে যে কুয়াটা আছে এই কুয়া দুধে ভর্তি নবীজি নিজে চেয়ারে বসে থেকে কুয়া থেকে দুধ তুলে তুলে বন্টন করছেন আর দেওবন্দ ও ওলামাই দেওবন্দিগণ যে যে যেটুকুন এলেম নিবেন নবীজির হাত থেকে সেই পরিমাণ দুধ গ্রহণ করে নিচ্ছেন সুতরাং কৌমি মাদ্রাসার এলমের বন্টনকারী ও মোহাম্মদুর রসুল্লাহ কৌমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আমরা যদি বলি যে দারুল্লম দেওবন্দের মধ্যে নবীজি লাঠি দিয়ে ইশারা করে দিয়েছেন সেখানে দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে রফিউদ্দিন রহমতুল্লাহ আলে স্বপ্নে দেখেছেন এই কথা বলার পরে আহলে হাদিসরা ডাইন দিক থেকে উঠটা কয় হমিয়া কোন হাদিসে আছে এটা নবীজি এটা করে দিছে বাম দিক থেকে বেদাতিরা কয় হমিয়া আমনাকে দেওবন্দের রসুলাইয়া লাঠি দিয়ে ইশারা করলে আমগো মিলা দেয় সমস্যা কি কথা কন ঠিক কিনা আমরা যখন এই ঘটনা সামনে পেশ করি এবার আলে আদিসরা একদিক থেকে কোন হাদিসে আছে বাম দিক থেকে আবার বেদাতিরা কয় আমনগো এনে আইতে পারলে আমগো মিলে দেয়ালে সমস্যা কি ওরে বাবার এক তুফান কারবার আমরা আমাদের স্বপ্নটা একটু গল্পও করতে স্বপ্নটা একটু বর্ণনাও করতে পারবো না এই দুই গ্রুপের ঠেলাঠেলিতে কথা কন ঠিক কিনা ও আহলে হাদিস ভাইরা আপনি যদি বলেন যা আপনার এই রসুল যে লাঠি দিয়ে ইশারা করছে এটা যে স্বপ্নে দেখছে কোন হাদিসে আছে আমাদের কিতাব বাবুর রুইয়ার মধ্যে নবীজি স্পষ্ট বলেছেন মান রাআনি ফাকাদ রাআনি মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি নবীজি বলেছেন যে স্বপ্নে আমাকে দেখেছে সে আমাকেই দেখেছে শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না সুতরাং রফিউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি নবীজিকে স্বপ্নে দেখেছেন অকট্ট হাদিস দ্বারা প্রমাণ ঠিক এবার আহলে আদিসরা বলবে একেবারে মানে বেদাতিরা বলবে তুমগো তুমগো দেওবন্দে রাসুল আইতে পারলে আমগো মাইজবান্ডারে আইলে সমস্যা কোথায় ওই যে ফুলতলির বিশ্বাব আছে ইয়াতে সিলেটে ফুলতলির বিশ্বাব হুজুর যেদিন মারা যায় ওই দিন নাকি অনেক লোক রওজা শরীফে গেছে যাইয়ার রওজা শরীফে রাসুলের তালাশ শুরু করছে এখন রাসুল সাল্লাহ ইসলাম রওজা শরীফে নাই তাই জিজ্ঞেস করছে রাসুল গেল কই ফুলতলি হজরত কেবলার জানা যায় গেছে রাসুল সাল্লাহ ইসলাম ফুলতলির সিলেটে কি করছে জানা যায় আইছে আমি কই ওই ফুলতলির ভূত তুই কত বড় বেয়াদব সমস্ত সাব্যস্ত করলি রাসুল তোর বাপের জানা যায় আইলো তুই রাসুল রে খাড়া করার রেখে জানা যায় তুই গিল্লিকে ফরাইলি তুই কত বড় বেয়াদব কথা কন রাসুল যদি ফুলতলিতে আয় তাহলে জানাজাটা কে পড়ানো উচিত আরো জোরে কন তাহলে ফুলতলি বিশ্বের ফুল আয়োজন পড়াইছে রাসুল রে সামনে রেখে হ্যাঁ পড়াইছে এর চেয়ে বড় আর তো হতে পারে না কিসের সেই রাসুলের আশেক কথা কন ঠিক কিনা এখন ওরাও কবো যে তোমাদের দেহবন্দে আইয়া লাঠি দিয়ে ইঙ্গিত করলে আমাদের মাজারে আইলে সমস্যা কি আমাদের মিলে দেয়ালি সমস্যা আমি বলি যে শুনো কোথাও যাইয়া কোনো কর্ম করার নাম মজেজার আর কারামত না আমি আপনাদের সামনে ওয়াজ করতেছি কিনা ঢাকায় বৈশা না এখানে আইসা তা আইসা কোনো কাম করার আমিও তো পারি কথা কন যেখানে আমি আসি সেখান থেকে বৈশা যদি এখানে কিছু করতে পারতাম তাহলে সেটা আমার কারামত হইত কথা কন এবার আসেন আমাদের নবীজির এরকম কোন মৌজেজা আছে কিনা যে উনি মদিনায় থেকে দূরের কোনো কাজ করছে আপনারা বলেন তো আমাদের নবীজির আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে কিনা নবীজি চাঁদে গিয়া করছেন না মদিনায় থেকে তাইলে বুঝা গেল মদিনায় থেকে বহুদূরের কাম নবীজি করতে পারে আমাদের দেওবন্দে নবীজি মদিনায় থেকে ইঙ্গিত দিচ্ছেন এটা নবীজির জীবনের ইতিহাসে হাদিসের অকাট্য দলিলে আছে এমন ইতিহাস আছে না নাই দুই নাম্বার বলেন তো নবীজি মেয়েরাজে গেছেন কিনা মেয়েরাজ থেকে আসার পরে পাবলিক জিজ্ঞায় তুমি যে বাইতুল মাকদাস গেছো বলো তো কয়টা জানালা কয়টা দরজা ও ভাই একটা ছেলে দোকানে আসছে দোকানের কিছু সামান কিনতে তো পিছন দিয়ে আরেকজন আয় কয় যে হুজুর একটা আইসিল না কাহে কো দেখছেন নি আরে কো দেখছি তো হের কাছে আমার বোন বিয়ে দিতে চাইতেছি কেমন হইব হই মিয়া আমি তো কাস্টমার হিসেবে দেখছি তোমার বোনের জামা হিসেবে কি দেখছি কথা কন তাহলে দেখা কয় প্রকার একটা হইলো সরচারাচার দেখা আর একটা হইলো তাকে খুঁটে খুঁটে দেখা এখন হেরান নবীজি মেয়েরাজে গেছেন আসার পরে নবীজিকে জিজ্ঞা কয়টা জানালা কয়টা দরজা আরে বেকুপ আমি বাইতুল মকদাস গেছি ইমা সমস্ত নবীগণের ইমামতি করার লেগে আমি কি দরজা জানালা গুনতে গেছি এবার নবীজি উত্তর দিয়েছেন কিনা কথা বলেন নবীজি উত্তর দিয়েছিলেন নবীজি কি বাইতুল মাকদাস দ্বিতীয়বার গেছেন নাকি বাইতুল মাকদাসকে আল্লাহ নবীজির সামনে বেশ করছেন তাহলে বুঝে গেল নবীজির জীবনের এক মৌজেজা আছে বাইতুল মকদাসকে আল্লাহ আল্লাহ তালা নবীজির সামনে পেশ করে দিয়েছেন নবীজি সেখান থেকে গনে গনে গণনা করে বলে দিয়েছেন সুতরাং এই ঘটনার আলোকে আমরা বলতে পারবো যে দেওবন্দে নবীজি আসেন নাই দেওবন্দের জমিনকে আল্লাহ নবীজির দরবারে পেশ করেছেন এটাই হবে মৌজেজা আইসা কর্ম করার নাম কি মৌজেজা নিমি এটা তো আমিও পারি কথা কন ঠিক কিনা ও মুসলমান আল্লাহর বান্দাগণ সুতরাং কমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে রসুল্লাহ সাল্লাহ আলহি সুতরাং তোমরা এক হাজার বছর চেষ্টা করলেও ইনশাআল্লাহ কৌমি মাদ্রাসা বন্ধ করতে পারবে না কৌমি মাদ্রাসা দরজা জানালার নাম নয় কৌমি মাদ্রাসা শুরু হয়েছে একটা গাছের ছায়ার নিচে কথা বলেন ঠিক কিনা কৌমি মাদ্রাসা শুরু হয়েছে একটা গাছের ছায়ার নিচে সুতরাং তোমরা দরজা জানালাকে কৌমি মাদ্রাসা মনে করছো দরজা বন্ধ করে দিবে তালা লাগিয়ে দিবে দরজা বন্ধ করে দিবে কৌমি মাদ্রাসায় তালা বন্ধ হলে আমরা আমাদের আগের জায়গায় গাছের ছায়ার নিচে চলে যাব যতদিন গাছ থাকবে ততদিন কৌমি মাদ্রাসা থাকবে ইনশাআল্লাহ সুতরাং কৌমি মাদ্রাসা বন্ধ করার ধান্দা করিও না এরা মানুষ বানানোর কারিগর এখানে মানুষ বানানোর ফ্যাক্টরি অমানুষের বাচ্চাদেরকে দিয়া মানুষ বানানোর ফ্যাক্টরির উপর আক্রমণ করার চেষ্টা করিও না ও মুসলমান আল্লাহর বান্দাগণ এজন্য আমি বলবো থার্টি ফার্স্ট নাইটের ভণ্ডামি পয়লা বৈশাখের ভণ্ডামি নষ্টামি ভাটপারি দুই নম্বরই এই সব কিছু মানুষের সামনে ওপেন করা দরকার এই জাতীয় বেহায়া পড়া নির্লজ্জতা থেকে মানুষকে বাঁচানো দরকার যাদের কাছে ইজ্জত আর আব্রু থাকে না লজ্জা থাকে না হায়া থাকে না নবীজি বলেন তুমি একটা জানোয়ারের মতো যা যা মন চায় তা করুন এজন্য মুসলমান আমরা মেহনত করি মানুষ বানানোর আমরা কিসের মেহনত করি কিসের মেহনত করি আর তারা অমানুষ বানানোর মেহনত করে এজন্য অবশ্যই খেয়াল রাখবো আমাদের অধীনস্থ কোন সন্তান যেন আমাদের দ্বারা বেহায়ের দিকে এগিয়ে না যায় কারণ সুরে নূরে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ যারা যারা মোমিনদের মাঝখানে বেহায়াপনা নির্লজ্জতা নির্লজ্জতা ছড়িয়ে যাক পছন্দ করে এদেরকে আল্লাহ রব্বুল আলমিন বলেন লাহমা আদাবুন আলিমুন ফিদ্দুনিয়া ওয়াল আখরা তাদের জন্য দুনিয়াতেও আজাব আখেরাতেও আজাব দুনিয়াতেও শাস্তি আখেরাতেও শাস্তি নর্মাল শাস্তি নয় বেদনাদায়ক শাস্তি জন্য মুসলমান আজকে আমাদের সমাজে এ মেমোরি কার্ড লোড দিয়ে দেয় বিভিন্ন কম্পিউটার দোকান আছে না নাই আছে না নাই ছোট্ট বাচ্চা একটা যায় মেমোরি কার্ড দিয়ে ভাই আমার মেমোরিতে কিছু দিয়ে দিয়েন আমি আর আপনি কিচ্ছু বুঝি নাই হেরা কি করতে চায় যে কইছে কিছু দিয়েন হ্যাঁ বুঝে কি দিয়েন হ্যাঁ বুঝে কি কিছু কি কিছু দিতে হবে এরা দুজনে জানে আমরা কিছু জানি না কথা কন ঠিক কিনা এ আল্লাহর বান্দাগণ আল্লাহকে ভয় করুন নির্লজ্জতা বন্ধ করুন বেহায়াই বন্ধ করুন মুসলমানদের মধ্যে এই যে ব্লুটুথ বা শেয়ারিটার মাধ্যমে নির্লজ্জ মেয়েদের ছবি ট্রান্সফার করেন অশ্লীল মুভি ট্রান্সফার করেন না জায়েজ গুলো ছড়াছড়ি করেন আল্লাহ তাআলা স্পষ্ট দর বলেছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু ঈমানদারদের মধ্যে যারাই একটা নষ্ট খারাপ জিনিস ছড়াবে যারাই ছড়াবে ছড়াবে যারা পছন্দ করবে যারা তাদের জন্য দুনিয়া ও আখিরাতে বেদনাদায়ক শাস্তি তোমার উপরে শাস্তি না আসলেও তোমার বাচ্চাদের উপরেও শাস্তি নেমে আসবে এজন্য এই সমস্ত অশ্লীলতা থেকে বাঁচতে পারবো না ইনশাল্লাহ না যায় কাজ থেকে বাঁচতে পারবো না ইনশাল্লাহ অধীনস্থ ভাই বেড়াদার কেউ যদি এই কাম করতে চায় সেখান থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব আল্লাহকে ভয় করব আল্লাহকে ভয় করব আল্লাহকে ভয় করব ইত্তাকুল্লাহ কাথি আল্লাহকে ভয় করার মতো ভয় করলে তখনই হবে আমরা সফল তখনই হব আমরা সার্থক আল্লাহ তালা আমাদের সবাইকে সার্বক্ষণিক সব কাজে আল্লাহর ভয় অন্তরে নিয়ে ইমান ও ইসলাম সহ জীবন যাপন করার তৌফিক দান করুন এ সমস্ত নব্য আবিষ্কৃত নাজায়জ অশ্লীলতা থেকে আমাদের মুসলমান মুসলিম উম্মাকে আল্লাহ কুদরতি হাতে হেফাজত করুন সুবহান আল্লাহ বিহামদিহি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সম্মানিত উপস্থিতি আমি